আর মাংস দেব এটা তোমার বাড়ি বিয়ে বাড়ি না শালার বড় লোক হয়ে কি লাভ যদি টয়লেটে যে নিজের প্যান্ট নিজেরই খুলতে হয় বাচ্চারা আমার জুতা ছিঁড়ছে কেটা পরে আমি দেখবার আমি তোর জুতা ছিঁড়েছি আরে তোর তো কপাল ভালো তুই আসিস নি তাহলে জুতার সাদমান ভাইয়া ভাই ভাই ভাই এনে ঘুমায় রইছে কে আই ঘুমায় না মরে গেছে কেমনে তুইও দেখবি হ্যাঁ হ্যাঁ ওইদিকে যা আয় আয় বুকে আয় বাই দেখুন এই জঙ্গলের মাটিতে খুঁজে পেলাম এটাকে বলে সিসিলিয়ান এটা এমনিতে মাটির নিচে থাকে আর পোকামাকড় কেঁচো যা পায় তাই খায় কিন্তু এখন চারপাশ এত ভেজা আর বৃষ্টি হচ্ছে যে এটা ওপরে উঠে আসছে মামা মামা ও মামা বড় how are you what are you doing বাপরে ইংরেজি ইংরেজি তো আমি জানিও না বে কিছু তো বলতে হবে না হলে মান সম্মান চলে যাবে হিজুমে বাংচালাখানা কদম তলায় চিড়িয়াখানা বাপের বাড়ি দুমকা শ্বশুর বাড়ি বাঁকুড়া হিজুমে হিজুম খেয়েছিস এরকম অনুষ্ঠানে আমাদের বয়সী ছেলেমেয়েরা একটু ড্রিঙ্ক করেই থাকে যা করেছি বেশ করেছি এই প্রথম প্রাণের থেকেও প্রিয় ছায়ার গায়ে হাত তুলল আলো কিন্তু কার প্ররোচনায় হোম মন্দির বলারা কয় আমি বলি ইংলিশ ভাই নয় হোম মন্দির বলা আমরেলা অর্থ কলা ব্যানানা অর্থ ছাতা হোম মন্দির বলা আই আম হাংরি আমি ক্ষুধার্ত হোম মন্দির বলা আমি ইংলিশ পাই না জীবন আপনি বিড়ি কয়টা খাইছেন জীবনে বিড়ি আমি একটাও খাইনি বাপু গরিব মানুষ টাকা পয়সা নাই तो सिगारेट सिगरेट खाए